so hey guys welcome back to my YouTube channel আর আবারও চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং করে চলেছে কারণ আজকে আমি আপনাদের বলবো যে আপনারা আপনাদের নামের কি করে একটা রিংটোন বানাবেন বুঝতে পারলেন না ঠিক তো এটা শুনুন হ্যাঁ ঠিক এভাবেই আমি আজকে আপনাদের দেখাবো যে এইরকম ধরনের রিংটোনগুলো আপনারা কি করে বানাবেন খুব সহজ তো চলুন বেশি বক বক না করে ভিডিও দেখে যাক তো এখানে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা আপনাদের ফোন দিয়েও করতে পারেন এটা তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে কি করবেন আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিলাম গুগল ক্রোম ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করবেন এফ ডি এম আর সার্চ করে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখুন এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে এসে কি করবেন জাস্ট আপনার নামটা লিখে দেবেন আপনার আমার নাম ধরুন লিখে দিলাম বাবাই লিখে সার্চ মারবেন সার্চ মারার পরে পরেই দেখুন এখানে প্রচুর রিংটোন চলে এসছে আপনার নামে তো আমি একটাকে প্লে করে শোনাচ্ছি এই ধরুন এই ফার্স্ট একটাই আমি প্লে করি আরও আপনার নামে যে নাম দিয়ে সার্চ মারবেন সেই নামে দেখুন অনেক রকমের অনেক ধরনের রিংটন অনেক ধরনের গান দিয়ে অনেক ধরনের রিংটন এখানে এসছে তো আমি ফার্স্ট অপশানে ক্লিক করলাম ফার্স্ট অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে তো আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখুন এখানে ডাউনলোডের একটা অপশান আছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন এটা এরকমভাবে বলছে এখানে রিংটোনটা চালু হয়ে যাবে এটা আপনারা ডাউনলোড করেন কী করে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড অপশান আছে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে দেখবেন যে পাশে যে একটা বেল আছে বেল ক্লিক করে ওয়ালে ক্লিক করে দেবেন তাহলে কী হবে আমি যখনই কোনো একটা নতুন ভিডিও ছাড়বো তখন সবার সঙ্গে আপনার ফোনে একটা ছোটো নোটিফিকেশন চলে যাবে তনু দেখা হচ্ছে পরের ভিডিওয় গুড বাই